Surah At-Teen بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, most gracious, most merciful. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين শপথ আঞ্জির ফল ও জয়তুনের এবং তুরের সিনিনের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে অতপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে By the fig and the olive and the Mount Sinai and this city of security, we have certainly created man in the finest of molds. Then we reversed him to the lowest of the low. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার except those who believe and do righteous deeds. For them is a reward without end. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين অতপর কেন তুমি অবিশ্বাস করছো কেয়ামতকে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন Then what can deny you after this as to the judgment? Is not Allah the most just of judges?